মুশ্রেক এই আকিদা রাখলে মুশ্রেক হয়ে যাবেন আপনার ইমান চলি যায় নাই আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আমার নবী বলে আমলটা করিস করিস তা দেখবো পরে আগে আল্লাহ পাক দেখবেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল তোমার ঈমানকে খাঁটি করো ঈমানকে পিওর করো ঈমানকে ফ্রেশ করো ঈমানের মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে ঈমানের মধ্যে যদি কুফরের গন্ধ না থাকে এমন করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঈমান দাও অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে মোটা মোটা মাথায় মাথায় কয়েকটা মোটা মোটা আমল করে তুমি নবী রাসূলদের সাথে জান্নাতে চলিয়া যাইতে পারবা ও দোস্ত অন্তরের খবর ধরে বলেন কে জানে নবী পাকের সামনে মুনাফেক মুনাফিকগুলো আইসা বৈশা ওভাবে টিবরি কাটে আর ঘন ঘন সুবান আল্লাহ কয় জোরে জোরে আল্লাহ আকবর কয় কথায় কথায় কান্দে দেয় কিন্তু এগুলো মুনাফেক নবী তা জানেন না নবীর কাছ থেকে গোপন তত্ত্ব সংগ্রহ করে নিয়ে কাফেরদের লিডারদের কাছে বলে দেয় আর ওরা নতুন করে ষড়যন্ত্র তৈরি করে আল্লাহ পাক যাই না নবী পাককে সতর্ক করে দিলেন সামনের পর আয়েশা যারাই বারবার বলতেছে আমান্না হুজুর আমরা ইমানদার হুজুর আমরা ইমানদার বারবার কয় ইমানদার তুমি ইমানদার তা অতবার কোয়া লাগবে কে তুমি ইমানদার ইমানের পর আমল করলে হয়ে গেল যেগুলো বারবার এগুলো কয় ভিতরে নিফাক আছে আমি প্রত্যেক বছর বাৎসরিক চিল্লা আজ পর্যন্ত মিস করি নেই মিস করো না তাতে কি তো কৌ কেন অজ্ঞানের মাহবিলে আমি মিস করি না ফাল্গুনের মাহবিলে আমি সরমনে মিস করি না তা কোয়া সাত দোকানে গল্প দেওয়ার দরকার কথা বল না তুমি যাও তোমার লাভ সাত দোকানে গল্প মারো এটা তর্জমা ভালো না এর নাম শিরিক ফিল ইবাদত আল্লাহ কে বলা ইউশরিক বি ইবাদতি রাব্বিহি আহাদা ইবাদতের মধ্যে শিরিক করবি না মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে যেটা করবি ওটা শিরিক ফিল ইবাদত ওই ইবাদতে কাজ হবে না বারবার তুমি আমান না আমান না বলার দরকার কি একবারই তো বলছি আমান্তু বিল্লাহ বলেন আমান্তু বিল্লাহ একটু বলেন আমান্তু বিল্লাহ আমান্তু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت বিশ্বাসের সাথে একবার এই ইমানের চারাটা কলবের মধ্যে লাগাই দিছি আর আমার বারবার মানুষের সামনে বলার দরকার নাই যারা ঘন ঘন কয় ওদের মধ্যে দুই নম্বরই আছে এই দুই নম্বরীদেরকে প্রমাণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন নবী তোমার সামনে যারা বারবার এসে বলে আমরা ইমানদার আমরা ইমানদার কুল তাদেরকে বলে দাও লাম তুমিনু তোমরা এখনো ইমানদার হতে পারো নাই ওয়ালাকিন কুলু আসলাম না তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে তোমরা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছো এখনো তোমরা ইমান আনো নাই বললাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম না ওয়ালাম্মা ইয়াদকুলিল ইমানু ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে এখনো ইমান পরিপূর্ণ ঢোকে নাই জোর হলো না গুলাম আহমদ কাদিয়ানি আট দশ পারা লিখে দিয়েছে ওইটা কি চলবে গুলাম আহমদ কাদিয়ানি কি নবী ওয়ারুসুলিহি সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি তবে গুলাম আহমদ কাদিয়ানি রসুল না ওইটা নবী না সুতাইহা নবী না তুলাইহা নবী না আসওয়াদা আনাসি নবী না মুসাইলামাতুল কাজ্জাব নবী না তেমনি গোলাম আহমদ কাদিয়ানি নবী না আমার বাংলাদেশ এই কাদিয়ানি পয়সা দিয়া হাজার হাজার মহিলাদেরকে কিনে ফেলাচ্ছে পয়সা দিয়া হাজার হাজার নেতাদেরকে কিনে ফেলাইতেছে পয়সা দিয়া এই কাদিয়ানি গোষ্ঠীরা গুলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী আমার খুলনার যুবকরা বহুত মস্তানি তোমরা করো তোমাদেরকে একটা মস্তানি তোমাদেরকে তোমাদের একটা মস্তানি দেখতে চাই যদি কখনো কেউ তোমাদের কাছে কাদিয়ানি দাওয়াত নিয়ে আসে তাকে তোমরা কি হাদিয়া দিবা বোঝে নাই কথা তাহলে কি হাদিয়া গুলাম হামাদ কাদিয়ানি যদি আছে তারে হাদিয়া হবে কি জুতোর মালা জোরে বলেন কি হবে জোর হলো না খালি জুতো না তলায় কিছু মাখায় দিবা আমার নবী আখরি নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমাদের নবী শেষ নবী আল্লাহর কোরআনের সাক্ষী নবী বলেন না খাতামুন নবী ইল্লা নবী আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসিবে না ঠিক কি ঠিক না